আজ তোমার জন্মদিন যে দেখো আজাল রঙিন আজ তোমার জন্মদিন যে দেখো আজাল রঙিন আজ তোমার জন্মদিন জীবনটা হোক সুখে রঙিন দিনের শুরু হোক প্রভুর গানে নামাজ পড়ে আর আল কোরআনে দিনের শুরু হোক প্রভুর গানে নামাজ পড়ে আর আল কোরআনে হাসি মাখা মুক্তি হোক অমলি আজ তোমার জন্মদিন জন্মদিনের শুভ কামনা গান করো তাদের যারা অসহায় জন্মদিনের শুভ কামনা গান করো তাদের যারা অসহায় বিন্দুকিকে ভালোবেসে বিন্দুকিকে ভালোবেসে জীবনটা হোক তোমার মিলিয়ে দিনের শুরু হোক প্রভু গানে নামাজ আচ্ছা, পড়ে আর আল কোরআনে হাসি মাখা মুক্তি হোক আজ তোমার জন্মদিন শপথ তোমার আজ হয়ে যা আল্লাহ তোমার পথে থাকবে সজা শপথ তোমার আজ হয়ে যা আল্লাহর পথে থাকবে সজা গরবে জীবন দিনের পথে গরবে জীবন দিনের পথে প্রভুর প্রেমে মন করে রঙি দিনের শুরু হোক প্রভুর গানে নামাজ পড়ে আর আল কোরআনে দিনের শুরু হোক প্রভুর গানে নামাজ পড়ে আর আল কোরআনে হাসি মাখা মুক্তি হোক অমলি আজ তোমার জন্মদিন আজ তোমার জন্মদিন আজ তোমার জন্মদিন Happy birthday to you Happy birthday to you Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. Happy birthday to you. Happy long life to you. Happy long हस्ते